Thank you. What's up everybody? This is Onik আসলে আমার দুই দিন আগে ওয়ান কে রিস করছে চ্যানেলটা তো আপনাদের ফার্স্ট আপনাদের সাপোর্ট ছাড়া এটা ইম্পসিবল ছিল দেন আমার টিম সো হার্ড ওয়ার্ক করছে সো হার্ড ওয়ার্ক তো আসলে একটা একটা সাবস্ক্রাইবার আনতে যে ভাই মানে কলিজা মানে একটা একটা সাবস্ক্রাইবার কলিজা হয়ে গেছে ভাই